ওয়াজিবুল এখতরাম হজরত ইকরাম চুনটা ইউনিয়ন আকাই দেয়ালে সুন্নাত জামাত পরিষদের সম্মানিত কর্মকর্তা বৃন্দ আমার অত্যন্ত সম্মানিত মুরব্বীগণ প্রিয় যুবক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালের মা ও বোনেরা চুনটা ইউনিয়ন এটা আমার কাছে অত্যন্ত পরিচিত একটি ইউনিয়ন এই ইউনিয়নে আসলে এবং এই মাঠে যখন আসি তখন আমাকে অনেকগুলি স্মৃতি অনেক বিষয় এবং অনেক কাজের কথা আমার খুব দিলের মধ্যে অন্তরের মধ্যে জল জল করে ভেসে উঠে এই মাদ্রাসার আমাদের আগমন মানে আসা যাওয়াটা উনিশশো ছিয়াশি সাল থেকে আমার পাশে মরণ আব্দুল আলী সাহেব আছেন তখন পীর সাহেব হুজুর ছিলেন আল্লাহ পাক হজরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইকে জন্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন এখানে আলম সুফি সাহেব ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান না তাক্কাব আলী সাহেবের কথা বলছি অনেক অনেকের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক এই সম্পর্কটা রক্তের নয় হৃদয়ের সম্পর্ক এবং হৃদয়ের সম্পর্ক কখনো রক্তের সম্পর্কের চেয়েও কম হয় না তাই মনে করি এই চুনটা ইউনিয়নের প্রত্যেকটি মানুষ আলে মোলামা দিনদার মানুষ এদের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে আল্লাহ পাক আজকে দীর্ঘদিন পর আপনাদের সাথে বসার তৌফিক দান করেছেন এই জন্যে আমি মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি মনে করি এই চুমটা ইউনিয়নের সাথে আমাদের আরেকটি সম্পর্কের কারণ ছিল হজরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলী আপনাদের কি মনে আছে হজরত মুফতি আমিনী রহমতুল্লাহ ইয়ালে যখন আসছেন এখানে রাস্তা ছিল না নৌকাই করে মাঝে মাঝে আসতে হইত হুজুরকে আপনারা আমাদের অনেক মুরব্বী এখানে আছেন এখন তারা ওই সময় জোয়ান ছিলেন কোলে করে নৌকা থেকে উঠিয়ে পানির ভিতর দিয়ে হেঁটে যেতেন এই দৃশ্যগুলি কারো কারো মনে থাকার কথা আমি তো ভুলি না এটা ভুলতে পারবো না কোনোদিন হুজুর চলছেন আর মানুষ তার কাপড় সুপড় সব ভিজিয়ে হুজুরের সাথে সাথে চলছেন আপনার মনে থাকার কথা এটি আল্লাহ হজরতকে জান্নাতবাসী করেছেন মহান রব্বুল আলমিনের দরবারে আমরা ফরিয়াদ করি তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে যেভাবে একসাথে বসার তৌফিক দিয়েছেন জান্নাতের মধ্যেও যেন আমাদের সবাইকে একসাথে রাখেন এটা কি সবাই চান না জান্নাতে যে দুনিয়ার সব মানুষ জান্নাত চায় দুনিয়ার সব মানুষ কামিয়াবি চায় দুনিয়ার সব মানুষ সফলতা চায় মানুষ নিজের সাফল্য নিজেই নির্ণয় করে যে আমার সফলতা এতটুক কেউ মনে করে তিনি চেয়ারম্যান হলে তিনি সফল কেউ মনে করেন তিনি মেম্বার হলে সফল কেউ মনে করেন তিনি এমপি হলে সফল আর কেউ মনে করেন তিনি মন্ত্রী হলে সফল এই ধারাবাহিকতা চলতে থাকে মানুষের সাফল্যের মাপকাঠি প্রত্যেকেই নিজেরটা নিজে নির্ধারণ করে থাকে কিন্তু এই আসমান জমিন এই চন্দ্র সূর্য এই নক্ষত্র এই ভূমন্ডল এই নবমন্ডল এই গাছ গাছালি এই পাক পাখালি এই ফল ফলাদি এই গাছের ফুল ফুলের গ্রাম সবকিছুর যিনি স্রষ্টা তিনি মানব জাতির জন্য সাফল্যের একটি মাপ কাটি নির্ধারণ করে দিয়েছে যে কোন মানুষ সফল আর কোন মানুষ ব্যর্থ কোন মানুষ জয়ী কোন মানুষ বিজয় লাভ করেছে আর কোন মানুষ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এটা কেউ নির্ধারণ করেছেন জোরে বলবেন কেউ নির্ধারণ করেছেন আল্লাহ নির্ধারণ করেছেন আল্লাহ অন্তর থেকে বলবেন আমি নিসাব রহমতুল্লাহ আলে আপনাদেরকে শুনিয়েছেন হাদিস শুনাইতেন যে শুধু আল্লাহ অন্তর থেকে এখলাসের সাথে শুধুমাত্র একবার আল্লাহ শব্দ বলার কারণে আল্লাহ পাক জান্নাতের ফাইসলা করে দেন এই জন্য আল্লাহ শব্দ যখন আসে তখন অন্তর থেকে চিৎকার করে বলবেন আল্লাহ মানুষ মানুষের সফল সাফল্যের মাপ কাঠি নির্ধারণ করে আর মহান রব্বুল আলমিন যিনি ওই জিন এবং ইনসানের সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা তিনি একটি সাফল্যের মাপ কাটি নির্ধারণ করে দিয়েছেন তিনি বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যদি বাস্তবিক অর্থে সফল হতে চাও তোমার অন্তর যা চায় সেটা যদি পেতে চাও আর যে সমস্ত কাজ ঘটনা যে সমস্ত দুর্ঘটনা অথবা অঘটন তোমার সাথে না গঠুক তুমি সেটা চাও তাহলে তোমাকে সাতটি কাজ করতে হবে কয়টি কাজ কয়টি আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি শুনতেছেন না কয়টি কাজ মুখস্ত করে যেতে হবে কয়টি কাজ সাতটি কাজ এই সাতটি কাজ করলে ওই মানুষের জন্য মহান রব্বুল আলামিন শুধু জান্নাত নয় জান্নাতুল ফিরদাউসের ফাইসলা করে দেবে কাজ কয়টি অন্যান্য জান্নাত আর জান্নাতুল ফেরদৌসের পার্থক্য তো ব্যাপক বিস্তর একটা পার্থক্য আমি শুধু বলে দেই যে অন্যান্য জান্নাতের মধ্যে যারা যাবেন তারা প্রতি সপ্তাহে মহান রব্দুল আলমিনের দিদার লাভ করবেন সান্নিধ্য অর্জন করবেন আল্লাহকে দেখতে পাইবেন প্রতি শুক্রবার শুক্রবার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আর জান্নাতুল ফেরদৌস এটা এমন একটি জান্নাত যেটার উপরে আছে আর্শ যেটার উপরে কি আর্শ এই জান্নাত থেকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় মহান রব্বুল আলমিনের সান্নিধ্য এবং দিদার লাভ করবে এই জন্যে আমরা তো জান্নাত চাই কিন্তু আমাদের ওলামা একরাম বুজুরগানের দিন আল্লাহর কাছে এই ফরিয়াদ করেছেন হ্যাঁ, আল্লাহ জান্নাত দিয়ে আমি কি করবো জাহান নামের ভয় আমার ভিতরে নেই জান্নাতের আকাঙ্ক্ষা আমার ভিতরে নেই যেখানে গেলে তোমার সাক্ষাৎ লাভ করব সেই জায়গাটা আমি খুঁজে পেতে চাই সেই জায়গায় আমি তোমার কাছে যেতে চাই মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতুল ফেরদৌসে যাবে তখন মানুষ আল্লাহকে সজদা করতে চাইবে জান্নাতের ফাইসলা তো হয়ে গেছে সজদা করতে চাইবে আল্লাহ পাক থামিয়ে দিবেন যে তোমরা দুনিয়ার মধ্যে যে রুকু সজদা করেছো অবনত মস্তক হয়েছ এটাই যথেষ্ট এখন থেকে তোমাদের সেজদার দায়িত্ব রহিত করে দেওয়া হয়েছে তো আমি বলতেছিলাম আমরা সব মানুষ কি চায় কি চায় যারা জান্নাত চায় তারা জোরে বলবেন কারা আমরা কি চায় জান্নাত চাই ফেরদৌস চায় কেন হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদৌসের সোয়াল করবে কি চাইবে শুধু জান্নাত নয় জান্নাতুল ফিরদৌস কামনা করবে জান্নাতুল ফিরদৌস পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে জান্নাতুল ফিরদৌস পাওয়ার জন্য মোনাজাত করবে সেই জান্নাত আমরা চাই কিন্তু কাজ করতে হবে কয়টি সাতটি আমি যে আয়াত শরীফটি তিলাওয়াত করতেছিলাম এর মধ্যে মহান রব্বুল আলামিন শুরু করলেন এইভাবে قد أفلح المؤمنون মোমেন মোমেন সফল হয়ে গেছে নিশ্চিত ভাবে সুনিশ্চিত ভাবে সন্দেহাতীত ভাবে মোমে সফল কারা সফল আমরা যারা এখানে বসেছি আমরা কি ইমানদার বললে মনে হয় একটু ভালো করে বুঝবো আমরা কি সবাই কি ইমানদার ইমানদার মানে কি ইমানদার মানে হচ্ছে এই যে আল্লাহ এক আল্লাহর কোন শরিক নেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ পালন কর্তা মহান আল্লাহ রক্ষা কর্তা মহান আল্লাহ এবং বিধানদাতাকে বিধানদাতাকে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই দাওয়াত নিয়ে এই মিশন নিয়ে হজরত আদম আলহিসাম থেকে আরম্ভ করে সরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রসুল আল্লাহ প্রেরণ করেছেন প্রত্যেকে এই দাওয়াত দিয়েছেন যে পৃথিবীর মানুষ বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমার ব্যক্তি জীবনে আমি আল্লাহকে মানি দুনিয়ার কাউকে মানি না আমার সমাজ জীবনে পরিচালনার জন্য আমি আমার আল্লাহকে মানি আল্লাহর বিধান মানি অন্য কোন বিধি বিধান অন্য কোন আইন মানি না আমার রাষ্ট্রীয় জীবনে পরিচালনার ক্ষেত্রে আমি দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র মানি না আমি মানি কাকে আল্লাহর বিধানকে মানি আমার আমি আমার চরিত্র গঠনের জন্য আমার ইবাদতের জন্য আমার বন্দেগীর জন্য আমার মাথা নত করার জন্য কাকে মানি ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله يا قوم اعبدوا الله ما لكم من إله غيره حضرتك নোহ আল্লাহ পাক নবুয়ত দান করে পৃথিবীর মানুষকে সত্যের পথে আহ্বান করার জন্য মুক্তির পথে আহ্বান করার জন্য জান্নাতের পথে পরিচালনা করার জন্য সিরাতে মুস্তাকিম সহজ সরল সঠিক পথে পরিচালনা করার জন্য হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক প্রেরণ করলেন তিনি এসে কি বললেন ইয়া কওমি হে আমার কওম হে আমার জাতি হে মানুষ সকল তোমরা কার ইবাদত করো কার ইবাদত আল্লাহর ইবাদত করো কেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমরা কি বলি আমাদের নবী কি বলেছেন ইলাহা পৃথিবীর মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া মাবুদ নেই আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া রক্ষাকর্তা নেই আল্লাহ ছাড়া বিধান দেতা নেই তোমরা দুনিয়ার মধ্যে কামিয়াব হবে দুনিয়ার মধ্যে সুখী হবে দুনিয়ার মধ্যে নির্জন যা থাকবে দুনিয়ার মধ্যে বিপদ মুক্ত থাকবে আর আখরাতের মধ্যে চিরস্থায়ী জান্নাতের অংশীদার হয়ে যাবে এই কথাটাই আমরা বারবার প্রতিদিন নামাজের মধ্যে বলে থাকি হে আল্লাহ আমরা তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই তোমার ইবাদত করি করছি এবং যতদিন আমি জীবিত থাকবে আমার হায়াত থাকবে আমার জীবন থাকবে আমি তোমারই ইবাদত করব কার ইবাদত আল্লাহর ইবাদত কোন পীরের ইবাদত নয় পীরের পূজা নয় যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা তাদের ধর্ম মত অনুযায়ী তারা তাদের মূর্তিকে পূজা করতে পারে তাদের ধর্ম মত অনুযায়ী তারা স্বাধীনভাবে তাদের ধর্মের নিয়মাবলী পালন করতে পারে কিন্তু আমি যখন বলেছিলাম ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমাদের বলতে হবে আমরা কোনো পীরকে মানি না কোনো পীরকে সাজদা করতে পারি না দুনিয়ার কোন সৃষ্টির সামনে আমরা মাথা নত করতে পারি না मैं सजदा कर नहीं सकता किसी दरबार के आगे मैं सजदा कर नहीं सकता किसी दरबार के आगे हर एक सरकार झुकती है मेरे सरकार के आगे उधर उधर लश्कर पे लश्कर है इधर है तीन सौ तेरा उधर शैतान का गलबा इधर ईमा की ताकत है इधर ईमा की ताकत है এই মাথা কোন দেব দেবীর সামনে কোন পীরের সামনে কোন শক্তিধর মানুষের সামনে কোন কিছুর সামনে মুসলমানের মাথা নত হতে পারে না কার সামনে মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে মুসলমানের মাথা নত হবে আমেরিকার সামনে রাশিয়ার সামনে কোন অপশক্তির সামনে মুসলমানের মাথা নত হয় নাই কেমন পর্যন্ত মাথা নত হবে না আমার ভাইরা তো প্রথম কদ আফলাহাল ইমানদার হতে হবে ইমানদার কি ইমানদার হওয়ার জন্য মৌলিক ভাবে তিনটি বিষয়ের উপর ইমান আনতে হবে এক আল্লাহ এক আল্লাহ কজন ভিন্ন কেউ আছে অন্য কোন মাহুদ আছে না আল্লাহ এক অদ্বিতীয় তিনি একক কুল আল্লাহ আহাদ শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ এক তার কোনো শরীক নেই তার কোনো অংশীদার নেই সৃষ্টির ক্ষেত্রে রিজিক দেওয়ার ক্ষেত্রে বিধান দেওয়ার ক্ষেত্রে কোন ক্ষেত্রেই তার কোন কি নেই শরিক তিনি এক একক দুই এই পৃথিবীর মানুষকে সত্যের পথ প্রদর্শন করার জন্য জান্নাতের পথে পরিচালিত করার জন্য সেরাতে মুস্তাকিম বাতলে দেওয়ার জন্য সরকার দোয়ালম মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাম আলহি ওসাল্লাম সরকার দোয়ালম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে মুক্তির দূত হিসাবে সর্বশেষ নবী এবং রসুল হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন তিনি আল্লাহর রসুল তিন এই দুনিয়ার জীবনের পরে ইহকালীন এই জীবনের পরে আরেকটি জীবন আছে সেই জীবনে এই জীবনের সমস্ত হিসাব নিকাশ দিতে হবে মৌলিক বিষয় কয়টি হলো মৌলিক বিষয় কয়টি আল্লাহ এক সমস্ত ইবাদতের মালিক কে আল্লাহ আর সরকার মোহাম্মদুর তিন এই জীবনের পরে আর একটি জীবন আছে সেই জীবনে এই জীবনের সমস্ত হিসাব নিকাশ দিতে হবে আমরা আয়াতে আমরা ইমানে মুফাসল পড়ে থাকি আমি শুধু শুনিয়ে দিই آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت مومن সফল কোন ধরনের মোমেন কোন ধরনের ইমানদার যারা সফল হিসেবে বিবেচিত হবেন তারা কেমন তাদের মধ্যে কয়টি গুণ থাকতে হবে এখন বলেন কয়টি الذين هم في صلاتهم خاشعون এক আমি শুধু গুণে গুণে দিব আমাদের এখানে আমার পরে দেশের অত্যন্ত বড় ওয়াইজ প্রখ্যাত আলেম মৌলানা খুরশিদ আলম কাসিমি সাহেব এখানে বয়ান করবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম শীর্ষ দেশের শীর্ষস্থানীয় আলেমে দিন এবং দারুল আরকামের সম্মানিত মোহতামিম জামিয়া ইউনুসিয়ার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান সাহেব ইনশাল্লাহ তশরিফ আনবেন বয়ান ওনাদের শুনবেন আমি তো আপনাদের আমি তো আপনাদের ভাই এবং বন্ধু মানুষ বয়ান ওনাদেরটা শুনবেন আপনারা থাকবেন তো ইনশাল্লাহ সবাই তো প্রথম কাজ الذين هم في صلاتهم خاشعون বিনম্র চিত্তে দরদ নিয়ে মহাব্বতের সাথে অন্তরের মধ্যে ভয় নিয়ে এবং আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ নামাজ কবুল করবেন এই আশা নিয়ে অত্যন্ত পরিপূর্ণ নিজেকে সপে দিয়ে যারা নামাজ আদায় করেন এক নম্বর গুণ এই মানুষগুলি কামিয়াব এই মানুষগুলি কি নামাজের মধ্যে দাঁড়ানোর পর দুনিয়ার খেয়াল থাকবে না খেয়াল থাকবে এটা না تراه فإن لم تكن تراه فإنه يراك এইভাবে নামাজের মধ্যে দাঁড়ানো এইভাবে ইবাদত করা যে যেন আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি খেয়াল করতেছেন আল্লাহকে আমি দেখতে পাচ্ছি যদি এতটুক মনোযোগ সৃষ্টি করতে না পারেন যদি এতটুকু আকর্ষণ নিজের ভিতরে তৈরি করতে না পারেন তাহলে অন্তত দিলের মধ্যে এই কথা বসিয়ে নেয়া দৃঢ়ভাবে বসিয়ে নেয়া যে আমি দেখতে পাচ্ছি না বটে আল্লাহ তো আমাকে দেখতেছেন যেখানে আছি যে অবস্থায় আছি তিনি আমাকে দেখতে পাচ্ছেন যেখানেই থাকি অন্ধকারের ভিতরে থাকি দরজা ঘরের দরজা বন্ধ করে বসে থাকি পানির নিচে থাকি রাতে ঘুরতে থাকি অথবা দিনের আলোতে ঘুরি অন্ধকারের মধ্যে বসে থাকি আলুতে বসে থাকি কে দেখেন এবং আমাদের সবকিছু কে জানেন চোখে যে এই যে বাঁকা চোখে দেখেন রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে একজন মা একজন বোন হেঁটে যাচ্ছে আপনি বাঁকা চোখে দেখছেন আপনার মা দেখে না বাবা দেখে না মুরব্বী দেখে না চেয়ারম্যান সাহেব দেখে না মোহতারাম সাহেব দেখে না ওলামা ইকরাম দেখে না কিন্তু একজন দেখেন তিনি কে তিনি কে আমাদেরকে এইভাবে ইবাদত করার আল্লাহ পাক তৌফিক দান করুন বিনা অবনত মস্তক নত থাকবে সম্পূর্ণ খেয়াল কার দিকে থাকবে আল্লাহর দিকে থাকবে এক আমি মুক্তসর করে আসছি আমার মৌলানা সাহেবরা বয়ান করবেন দুই والذين هم عن اللغو معرضون অপ্রয়োজনীয় কাজ অযথা কথাবার্তা অপ্রয়োজনীয় কথাবার্তা যে সমস্ত কাজ যে সমস্ত কর্ম যে সকল তৎপরতা দিন এবং ধর্মের জন্য উপকারী নয় সেই ধরনের কাজের থেকে সে নির্লিপ্ত থাকে নিজেকে এই ধরনের কাজের মধ্যে জড়ায় না কোনো ফায়দা নাই কোনো প্রকার নেই এই ধরনের কাজের মধ্যে সফল যিনি মোমেন তিনি নিজেকে এই ধরনের কাজের মধ্যে লিপ্ত করেন না তিনি বিরত থাকেন এই ধরনের কাজ থেকে কিন্তু আমরা কি আমাদের যুবক অনেক যুবক এখানে আছেন আমার অনেক ভাই বন্ধু এখানে আছেন যুবক তুমি তোমার সময়টাকে কিসের মধ্যে খরচ করছো যুবক তুমি তোমার জীবনটাকে কোন পথে নিয়ে যাচ্ছ তুমি সাফল্যের পথে নিয়ে যাচ্ছ নাকি ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছ তোমার তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন ছুড়ে গেলাম তোমার জন্ম এই জীবনটাকে ধ্বংস করার জন্য নয় তোমাকে পাঠানো হয়েছে তোমাকে এই জবান দেওয়া হয়েছে এই সমাজকে পরিবর্তন করার জন্য রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য সমস্ত সমস্ত অন্যায় অপরাধ সমস্ত ধরনের অশ্লীলতা সমস্ত ধরনের অপচার এই সমাজ থেকে বিতাড়িত করার জন্য তোমার সৃষ্টি হয়েছে তোমাকে বিসিআর লাগানোর জন্য হোটেলের মধ্যে বসে মদ্যপান করার জন্য নর্তকে নাচানোর জন্য তোমার সৃষ্টি হয় না তোমার জন মত যুবক ওই সাবাই ক্রামকে দেখো সদ্য বিয়ে করেছেন এই দিনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে নিজের জীবনকে কুরবান করেছেন নিজের চোখ দেহকে কত বিক্ষত করেছেন নিজের দেহকে টুকরা টুকরা করেছেন তারা তো তোমার মতো যুবক ছিল কোথায় তুমি যুবক আজ এই সমাজের মধ্যে অন্যায় হচ্ছে পাপাচার হচ্ছে অস্থিরতা হচ্ছে এই অস্থিরতা সমাজ বিরোধী রাষ্ট্র বিরোধী সমস্ত কাজের বিরুদ্ধে যেখানে তোমার দাঁড়িয়ে যাওয়ার কথা তুমি সেখানে না দাঁড়িয়ে তুমি সমস্ত অন্যায় অবিচারকে তুমি প্রশ্রয় দিয়ে হোটেলের মধ্যে পাড়ার মধ্যে বিয়ের অনুষ্ঠানের মধ্যে তুমি সমস্ত পাপাচার অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছ কি জবাব দিবে তুমি তোমাকে তো যেতে হবে সারা রাত ফেসবুকের মধ্যে অনলাইনের মধ্যে পড়ে আছে অমুকের সাথে কথা হচ্ছে তমুকের সাথে কথা হচ্ছে যুবক মনে রেখো এই সময়ের নাম হচ্ছে জীবন যেই সময় তোমার চলে যাচ্ছে এই সময় তুমি ফিরে পাবে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে মানুষ যখন এবাদতের উপযুক্ত থাকে এবাদত এবাদত করার ক্ষমতা থাকে আমার যুবক ভাই এখনই তোমার এবাদত করার সময় তখন এবাদত করে না যখন এবাদত করতে পারে না তখন মসজিদ মুখী হয় কিন্তু ইসলাম তোমাকে রাখছে যুবক আমার ভাই বন্ধু ইসলাম তোমাকে রাখছে ওই মদিনা শরীফে সরকারের দোয়ালম তোমাদেরকে ডাকছে হে পৃথিবীর যুবক আজ ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে দেশে দেশে চক্রান্ত হচ্ছে কোথায় যুবক তোমরা আমি যে দিনের জন্য যে দিন কায়েম করার জন্য নিজের রক্ত দিয়েছি দন্দান মুবারক শহীদ করেছি শত শত সাহবাইকাম জীবন দিয়েছেন এই দিন নিয়ে আজকে ছিনি মিনি খেলা হচ্ছে তুমি যুবক কোথায় কি জবাব দিবে যুবক তুমি কিন্তু আমরা তো বলি আমরা বলি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে কিন্তু তারা কি হবে না কামিয়াব কামিয়াব হবে সফল হবে সফল হবে जो दुश्मन इस्लाम है उनको ये बता दो जो दुश्मन इस्लाम है उनको ये बता दो इस्लाम का परचम न झुका है न झुकेगा इस्लाम का परचम न झुका है न झुकेगा इस्लाम मिटाने में तू मिट जाएगा जालिम इस्लाम मिटाने में तू मिट जाएगा जालिम इस्लाम मिटाना कभी मुमकिन तो नहीं है इस्लाम मिटाना कभी मुमकिन तो नहीं है ইসলামকে শেষ করা কি সম্ভব এই জন্য আমি আজকে চুনটাবাসীকে এ আবেদন করে যেতে চাই আমার চেয়ারম্যান সাহেব এখানে আছেন উদ্যোগ গ্রহণ করুন শত শত যুবক আপনার পাশে দাঁড়াবে আমার ওলামা একরাম আপনার পাশে থাকবে সমস্ত এই সমাজ বিরোধী নৈতিকতা বিরোধী চরিত্র ধ্বংসকারী সমস্ত যত টেলিভিশন লাগিয়ে আমাকে কে বললেন আমার আতিক সাহেব আব্দুল আলী সাহেব আতিক সাহেব বলছেন আতিকুল আতিকুল্লাহ সাহেব বলছেন যে হোটেলের মধ্যে এটা ওইটা লাগাই রাখছে সারাদিন ওই টেলিভিশনের মধ্যে চোখ নিয়ে বসে আছে চোখ দিয়ে বসে আছে নাকি এদের চুলটাতে আছে আপনারা কি এটা বন্ধ হোক এটা চান সমাজে সমাজে আপনারা তৈরি হন সামাজিকভাবেই এদেরকে বয়কট করার এবং প্রতিরোধ করার চেষ্টা করুন আমি বলি না যে দোকান ভেঙে ফেলেন আমি বলি না টেলিভিশন ভেঙে ফেলেন আইন নিজের হাতে তুলে নেন এই কথা বলি না আপনার বুঝান দরদ নিয়ে মহব্বত নিয়ে ভালো ভাষা দিয়ে তাদেরকে বুঝাইবার চেষ্টা করেন নিশ্চয় আমার যুবক ভাই বন্ধুগণ তারা মোমেন তারা মুসলমান অবশ্যই তারা ফিরে আসবে আমার চেয়ারম্যান সাহেবের কাছে আমি বলে ফেলছি ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেব উদ্যোগ নেবেন ঠিক আছে ভাই আমি বলছি যে এখানে আপনারা কি চেয়ারম্যান সাহেবকে সমর্থন করবেন হ্যাঁ। আচ্ছা, আটটা পয়েন্টের কথা বলছি আমি কয়টার কথা বলছি দুই যে অযথা অপ্রয়োজনীয় কাজের মধ্যে নিজেকে জড়াবো না অপ্রয়োজনীয় কাজ কি কাজ আপনার ফেসবুকে কি লাভ আগে যে বন্ধুত্ব ছিল একে অপরের সাথে এটাও শেষ হয়ে গেছে পাঁচজন বসলে পাঁচটা পাঁচ দিকে বসে আছে বন্ধুত্ব নেই কি অবস্থা কি সমাজ চলেন আমি সেদিকে আর এই বিষয়ে লম্বা কথা বলবো না নামাজ অত্যন্ত নম্রতার সাথে খুশুর হুজুরের সাথে গভীর অধ্যবসায়ের সাথে নামাজ আদায় করব দুই সমস্ত অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেরা বিরত থাকবো অপ্রয়োজনীয় কাজ থেকে নির্লিপ্ত থাকবো তিন والذين هم للزكاة فاعلون জাকাত খরচ হয়েছে জাকাত আদায় করব। এটার একটা অর্থ এই দ্বিতীয় অর্থ হচ্ছে আমার দেহ আমার অন্তর আমার রোহ আমার পরিবার আমার পরিজন আমার সমাজ সব কিছুকে আমি পরিচ্ছন্ন করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সব কিছুকে সমস্ত পাপ থেকে পাপাচার থেকে গুণা থেকে সমস্ত সমাজকে আমি কি রাখবো পাপ মুক্ত রাখবো কত নাম্বার গেল তিন চার والذين هم لفروجهم حافظون চার নম্বরের বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে কারণ এই সমাজের মধ্যে আজকের আমার যে সমাজ আমি চুনটার কথা বলি না সরাইলের কথা বলি না আমি লুপাড়ার কথা বলি না রসুলপুরের কথাও বলি না আমি চুনটা বাজারের কথাও বলি না কোনো জায়গার কথা বলি না কিন্তু সামগ্রিকভাবে সমাজ ব্যবস্থার মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতির কারণে বারবার আমরা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হচ্ছি আমরা আমাদের উপর মুসিবত ডেকে নিয়ে আসছি আল্লাহ কি বলেন লজ্জাস্মাত এবং চার নাম্বার হচ্ছে ওই সমস্ত ব্যক্তি নারী এবং পুরুষ সফল এবং কামিয়াব যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে কাকে হেফাজত করে লজ্জাস্থানকে হেফাজত করে এটা নিজের স্ত্রী অথবা নিজের মালিকানাধীন দাসী তাদের কাছে যদি স্বামী হিসাবে আপনি যান এটা দূষণীয় নয় এটা নিন্দার বিষয় নয় তিরস্কারের বিষয় নয় খেয়াল করবেন আজকের সমাজের কি হচ্ছে আপনার কাছে মোবাইল আছে আপনি বিবাহিত আপনি আপনার বউকে ফোন দিয়ে দিতে চান না ফোন দিলেও এই কি হয়েছে এরকম করেন এরকম করেন তো বউয়ের ফোন দিছে আরেকজন আরেক পর নারীর প্রতি আপনি আসক্ত হয়ে বসে আছেন ভালোবাসা সব আপনার ওয়াইফকে করেন আপনি হৃদয় উজাড় করে আপনার ওয়াইফকে ভালোবাসেন এটা সবের কাজ ভালো কাজ আল্লাহর কাছে প্রিয় কাজ কিন্তু আজকে যে অসভ্যতা সে যে অপসংস্কৃতি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সংস্কৃতি এই কারণে যেসব দেশ ধ্বংস হয়েছে নষ্ট হয়ে গেছে চরিত্রহীন হয়ে গেছে